লিভিং অয়েল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি নিউট্রিশনের সালমা আক্তার গনা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি তা হলো কেন ওজন বাড়ে আসলে প্রত্যেকটা জিনিসেরই যদি কারণটা না খুঁজে পাওয়া যায় তাহলে তার সমাধান করা কিন্তু কঠিন হয়ে যায় ওজন বাড়ার ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা যদি আসল কারণটা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু অনায়াসে আমরা আমার আমাদের ওজনটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি আসলে ওজন বাড়ার সমস্যা শুধু আমাদের দেশেই না এটা বিশ্বব্যাপী একটি বিরাট সমস্যা কারণ এই বাড়তি ওজনের কারণে বিভিন্ন ডিজিজ যেমন type two diabetics heart disease এছাড়া ক্যান্সারের মতো মারাত্মক রোগে দিনে দিনে বেড়েই চলছে সুতরাং আমাদেরকে প্রথমে জানতে হবে যে কেন আমাদের ওজনটা বাড়ছে এবং সে অনুসারে আমাদের পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণ করতে হবে তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি কেন ওজনটা বাড়ে তো প্রথমে আসা যাক ক্যালোরি ইনটেকের কথা আমাদের প্রত্যেকটা মানুষেরই তার ওজন উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ক্যালোরির চাহিদা থাকে যার যতটুকু ক্যালোরির চাহিদা তাকে ততটুকু গ্রহণ করতে হবে বাড়তি ক্যালোরি গ্রহণ করলে কিন্তু এই বাড়তি ক্যালোরি আপনার ওজনটা বাড়িয়ে দিতে পারে অর্থাৎ বাড়তি ক্যালোরিটুকু আপনার ফ্যাট হিসাবে জমা হয় এবং ওজনটা বাড়িয়ে দেয় সুতরাং আপনাকে ক্যালোরি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে এছাড়া ক্যালোরি গ্রহণের পাশাপাশি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম থাকে তাহলে কিন্তু আপনার ওজনটা বেড়ে যেতে পারে সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও কিন্তু বাড়াতে হবে ওজন কমানোর ক্ষেত্রে এছাড়া ওজন কমানোর ক্ষেত্রে একটা কথা প্রায় উঠে আসে যে মেটাপলিক রেটটা স্লো হয়ে গেলে ওজনটা বেড়ে যায় আসলে তাই কারণ অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার কারণে কিন্তু মেটাপলিক রেটটা স্লো হয়ে যাওয়া অনেকটা দায়ী কারণ আপনার মেটাপলিক রেট যত হাই হবে আপনার ওজনটা তত তাড়াতাড়ি কমবে কিন্তু মেটাপলিক রোডটা স্লো হয়ে গেলে আপনার ওজনটা কিন্তু কমা খুবই কঠিন হয়ে যায় তো বিভিন্ন কারণে কিন্তু এই মেটাবলিক রেটটা স্লো হয়ে যেতে পারে যেমন আপনি যদি খুব বেশি খান তাহলে কিন্তু আপনার মেটাবলিক রেটটা স্লো হয়ে যেতে পারে আপনি যদি আবার অনেক কম খাবার খান অর্থাৎ অনেক লো ক্যালোরি নেন তাহলেও কিন্তু আপনার মেটাবলিক রেটটা স্লো হয়ে যেতে পারে এছাড়া আপনার স্ট্রেস থেকে হতে পারে এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমের কারণে হতে পারে আপনার ঘুম কম হলে হতে পারে সুতরাং আপনাকে এগুলো সমস্যা সমাধান করতে হবে মেটাবলিক রেটটাকে হাই করে ওজনটাকে কমাতে হবে এবার আসা যাক বিভিন্ন হরমোনের কারণে কিন্তু আবার ওজনটা বেড়ে যাচ্ছে বিভিন্ন হরমোনের ইমব্যালেন্সের কারণে আপনারা এখন শুনে থাকবেন যে প্রায় কিন্তু ঘরে ঘরে শোনা যাচ্ছে যে হাইপো বা হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজমের কারণে কিন্তু ওজনটা বেড়ে যেতে পারে এটা মহিলা পুরুষ উভয়েরই হতে পারে এই হাইপোথাইরয়েডিজম হয় যখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনটা কম সিক্রেশন হয় তখন কিন্তু হাইপোথাইরয়েডিজম দেখা দেয় এতে কিন্তু বিপাকটা অনেক স্লো হয়ে যায় অর্থাৎ বিপাক স্লো হওয়ার কারণে আপনার কিন্তু ওজনটা তখন বেড়ে যাচ্ছে এছাড়া ইনসুলিন হরমোনও কিন্তু আপনার ওজন বাড়ার জন্য দায়ী কারণ যখন ইনসুলিন হরমোন বেশি বেশি সিক্রেশন হয় তখন কিন্তু এটা আপনার ওজনটা বাড়িয়ে তোলে কারণ আমরা খাবার পরে যেটা গ্লুকোজটা ব্লাডে থাকে ইনসুলিন কিন্তু এই গ্লুকোজটাকে ব্লাড থেকে সেলে পৌঁছায় দেয় কিন্তু সঙ্গে সঙ্গে আবার এটা ফ্যাট স্টোরেজ হরমোন হিসেবেও কাজ করে কারণ সেলের একটা ক্যাপাসিটি আছে যে সে কতটুকু গ্লুকোজ নেবে কিন্তু ব্লাডে যখন অতিরিক্ত গ্লুকোজটা চলে আসে তখন কিন্তু সেল একটি নির্দিষ্ট পর্যায়ের পরে আর গ্লুকোজটা নেয় না এই বাড়তি গ্লুকোজটা কিন্তু তখন ফ্যাট হিসাবে শরীরে জমা হয় এবং ইনসুলিন হরমোন তাকে সহায়তা করে সুতরাং বুঝতে পারছেন ইনসুলিন হরমোনের বেশি সিক্রেশনের কারণেও কিন্তু ওজনটা বাড়তে পারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার ফলে কিন্তু ইনসুলিন হরমোনটা বেশি বেশি সিক্রেশন হয় আরেকটা যেটা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে পিসিওএস ডিজিজ এটা কিন্তু সচরাচর শোনা যাচ্ছে এই পিসিওএস যাদের আছে তাদেরও কিন্তু ওজনটা বেড়ে যায় দেখা গেছে যে আশি পার্সেন্ট মহিলাদের ওজন যাদের বেড়ে যায় যারা পিসিওএসে ওএসে আক্রান্ত এটা আসলে একটা হরমোনজনিত প্রবলেম কারণ পিসিওএস ডিজিজে আপনার পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের পরিমাণটা কিন্তু বেড়ে যায় কিন্তু মেয়েলি হরমোন স্ট্রোজেন প্রজেস্ট্রনের মাত্রাটা কিন্তু কমে আসে এছাড়া কিন্তু পিসিওসি ওএসে আক্রান্তদের কিন্তু ইনসুলিন সিক্রেশনটা বেশি হয় তো যেহেতু ইনসুলিন সিক্রেশন বেশি হলে ওয়েট বেড়ে যায় এই কারণে কিন্তু পিসিওএস আক্রান্ত ব্যক্তিদের কিন্তু ওজনটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে যায় তো এছাড়াও আপনার আরেকটা বিষয় যেটা হলো স্ট্রয়েড জাতীয় ওষুধ যারা গ্রহণ করেন তাদের কিন্তু ওজন বাড়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এটা সাধারণত বাত হাঁপানি এগুলো রোগেই এই ওষুধটা ব্যবহার করা হয় তো স্ট্রয়েড জাতীয় হরমোন স্ট্রয়েড জাতীয় ওষুধ আপনি যখন নেন তখন কিন্তু আপনার ক্ষুধা উদ্বেগকারী হরমোনের সিক্রেশনটা কিন্তু বেড়ে যায় তো আপনার খাবার বেশি চাহিদা হয় বেশি বেশি খেতে ইচ্ছা করে এবং বেশি বেশি আপনি খান ফলে আপনার ওজনটা কিন্তু বেড়ে যায় এবার আসা যাক এবার আসা যাক বয়স্কদের কেন ওজন বাড়ে বয়স্কদের ওজন বাড়ার পিছনে আগে যে কারণগুলো বললাম সেগুলোর পাশাপাশি কিন্তু আরেকটা কারণ যে বয়স্কদের পেশির ক্ষয় কিন্তু বেশি হয় তো পেশি কিন্তু আপনার ক্যালোরি বার্ন করার জন্য খুবই দক্ষতার সাথে কাজ করে সুতরাং যেহেতু পেশির ক্ষয় হয় বয়স হয়ে গেলে অর্থাৎ ওজনটা কিন্তু বেড়ে যায় এই কারণে এবার আসা যাক স্ট্রেস যে কারণে যে ওয়েটটা বাড়ে স্ট্রেচের কারণে ওয়েট একটা আসলে বাড়ার একটা বড় কারণ স্ট্রেচ কারণ স্ট্রেচ বেশি হলে আপনার কর্টিসল হরমোন বেশি উৎপন্ন হয় আর কর্টিসল হরমোন বেশি উৎপন্ন হলে ওজনটা কিন্তু বেড়ে যায় এবার আসা যাক ডিপ্রেশনের কথা ডিপ্রেশনও কিন্তু একটি ওজন বাড়ার পিছনে বড় ভূমিকা পালন করে কারণ ডিপ্রেসড যারা থাকেন তাদের কিন্তু তার ডিপ্রেশনটা কাটানোর জন্য খাবারের প্রতি ঝোঁকটা বেড়ে যায় এবং বেশি বেশি খাবার গ্রহণ করেন এছাড়া যারা দেখবেন যে যারা ডিপ্রেশনে আক্রান্ত তারা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম করে এই কারণে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম প্লাস খাবার ইনটেক বেশি হয়ে যায় ওজনটা বেড়ে যায় তো আপনাকে ডিপ্রেস ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে হবে এছাড়া ঘুম কম একটি কিন্তু বড় কারণ ওয়েট গেনের ক্ষেত্রে কারণ আপনার যদি ঘুম কম হয় অর্থাৎ সাত থেকে আট ঘন্টার কম ঘুম হয় রাত্রে তাহলে কিন্তু আপনার ওয়েটটা বেড়ে যেতে পারে কারণ যখন ঘুম কম হয় তখন কিন্তু বডিতে ল্যাপটিন নামক একটি হরমোন কমে যায় যা কিন্তু ক্ষুধা নিয়ন্ত্রণ করে পাশাপাশি গ্র্যালিন নামক একটি হরমোন যা ক্ষুধা উদ্বেগ করে তা কিন্তু বেড়ে যায় অর্থাৎ এক্ষেত্রে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন কম এবং উদ্বেগকারী হরমোন বেশি সুতরাং বুঝতে পারছেন ঘুম কম হলে আপনার বেশি বেশি খাবার চাহিদা বেড়ে যাবে এবং আপনি বেশি খাবেন এবং আপনার ওজনটা বেড়ে যাবে এই ছিল আজকে আমার ওজন বাড়ার সম্পর্কে বিভিন্ন কারণ এবং আমি আমার পরবর্তীতে ভিডিওগুলোতে কিভাবে সমাধান করা যায় তা একটার পর একটা নিয়ে আসব আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ